Jusuf Fatig é Zafem. Você tem mais pizza? Moi mesmo, assim. Nous avons fait beaucoup de shopping, ajuda-oi. Oui, Josepe Kill, ajudou maintenance para do shopping. <coughs> Valuk, Valuk, Ed, Ed. quelqu'un Ed Silva play. plaît. Attends, Coba tutup, Aton. Les semua, les semua. Punya lo sakit, les semua. Jone taki taki pa. Aju dui, coba tutup. Les semua, zone over pe. Boleh plus, s'il vous plaît. Execute ketan. Luiz Onte, Mexico. Je m'appelle Aboud. Il n'est pas grand chose. Ici prend ma carte de soc. Pour la prochaine fois quand vous êtes en déficit, vous pouvez appeler, moi. Je t'ai, je pouvais tout pour toi. Moi-même. Oh, c'est le chose d'écouter fait. Oui. Mmh. Uncle, escuto se que tu tá fil pesa de ho. Ilea ancope que abuvo. Kill, kill, kill. Ele un pedi a mim. Venezovit moi. Supolo tefnek e flakan dele. Como se? É tu um gasto público? Est-ce que tu voulais acheter ma fille J'ai voté. Maïso, achète. Qu'est-ce que tu as Puté, yo de l'amour, yo te mexi ta fille. Non, শোনা পে পা পসিবল দিলরুবা দিয়া আবেগ মো নন পাপা জলেইম বকু লাসে মোয়া আবুল দিলরুবা সেজদা তো নামি যে ভেস্তেনির নো ইনকুইতে পা ইন ইনহিউমেন এ ইলসন পালো হেসপেক পুখ তো এ পুখ তো নামর হা মেক্সি বকুই tu vendofe kabul? Tue, yo no fetche. Yo ve que tu hace, un tu duel? Yo tu jueg, yo no fetche. Tue santumentue. Jelaize monamite, puchtui. Et tu neme fet achir? Écoutez, s'il vous plaît, écoutez. Mon ami, je suis Clément Desolles. তবু ত্রাভলে বকু জাস্তে পাখেল কিউ শোলে মল মো মেনটেনেন জপর ইয়ালাই যে সেত্তে ইলনো মেখিতে পা মোনামোর লামোর দে তু লো মন দে সিলবো প্লে প্রাহদনে মই মোনামি সেসবো নুনো দুফ কিয় পা বিশেখ নদ আমি এতে জাস্তে কজ দ আ আউটসাইডার উই তুয়েস খিজন উই নুসেখন সামি পোক তুজক ui